you আমি তো হয়েছি সারা ভালোবাসায় দিশে হারা বুঝি না কিছু তুই ছাড়া দিয়েছি তোকে দিল দিল দিল তোকে ছাড়া বাঁচা মুশকিল দিয়েছি তোকে দিল দিল দিল তোকে ছাড়া বাঁচা মুশকিল সাগরে ঢেউ এসে মিশে কিনারা মন তোকে ফিরে ফিরে বুকে পেতে চায় তো সামলাতে মিশে যেতে তোরই সাথে হব আমি তোরই ঠোঁটে দিল দিয়েছি তোকে দিল দিল দিল তোকে ছাড়া বাঁচা মুশকিল হ্যাঁ Read.